হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে আমরা ল্যান্ডস্কেপ ডিজাইন করি আমরা এরকম ল্যান্ডস্কেপ ডিজাইন করব আমরা যদি গুগল সার্চে যে সার্চ করি ল্যান্ডস্কেপ ডিজাইন ফটোশপ তাহলে আমরা এরকম অনেক ডিজাইন পাবো আমরা এরকম ডিজাইন করব হুবহু এরকম ডিজাইন করলে আমরা কিছু ভালোভাবে ফটোশপ শিখতে পারবো আজকে আমরা এই ডিজাইনটা করব এই ডিজাইন করার জন্য শুরুতে আমরা ফটোশপটা ওপেন করব ফটোশপটা ওপেন করার পর আমরা নিউ একটা টেমপ্লেট নেব আমরা অপশন বার থেকে ফাইলে যে নিউতে যাব নিউ থেকে আমরা নিউ একটা টেমপ্লেট নেব এখানে আমরা মনে মতো করে কাস্টম সাইজ অথবা এ ফোর সাইজে আমরা যে কোনো সাইজে আমরা করে নিতে পারবো নিজের মতো করে আমরা কাস্টম সাইজ আমরা উইথ দিব ইলেভেন হাইট এট এবং রেজুলেশন আমরা তিনশোর ভিতরে রাখবো আর যদি প্রিন্টের জন্য হয় তাহলে সেভেন্টি টু আমরা এখানে ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পর আমাদের নিউ একটা টেমপ্লেট হোয়াইট টেমপ্লেট আসবে এরকম টেমপ্লেট আসার পর আমরা একটা নিয়ে এখানে টুল থেকে আমরা ইলেকট্রিক্যাল মার্কিং টুল দেয়া থাকবে কারোটা রেক্টেঙ্গুলার টুল মার্কিও টুল দেওয়া থাকবে আমরা রেক্টেঙ্গুলার মার্কিও টুল থেকে আমরা একটা শেপ নেব শেপ শেপ নেব শেপ নেয়ার পর আমরা সব সময় ব্যাকগ্রাউন্ডে কাজ করব না আমরা এখানে নিউ লেয়ারে কাজ করব নিউ লিও লেয়ার নেব নিউ লেয়ার নেওয়ার জন্য আমরা এখান থেকে নিউতে যাব নিউতে যাওয়ার পর আমরা এখান থেকে কালারটা দিয়ে দেব আমরা টুল বক্স থেকে পেন্ট ব্যাকেট টুল সিলেক্ট করে আমরা ক্লিক করলে আমরা এখানে কালার হয়ে যাবে আমরা এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্টটা উঠিয়ে দিব সিলেক্ট উঠানোর পর আমরা এখানে আরো একটা রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিব এরকম একটা রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিলাম এখন এটাও আমি নিউ একটা লেয়ারে নিব নিউ লেয়ারে নেওয়ার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড এখানে যেমন আছে গ্রাডিয়েন্ট কালার আমরা গ্রাডিয়েন্ট কালার ইউজ করব গ্রাডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমরা টুল বক্স থেকে দেখুন আমরা পেন ব্যাকেট টুল যেখানে সিলেক্ট করেছিলাম এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে বাকি অপশনগুলো আনবো আনার পর আমরা গ্রাডিয়েন্ট টুল ইউজ করব গ্রাডিয়েন্ট টুল আমরা গ্রাডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমরা এখানে গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করার পর উপরে অপশন বার অপশন বার নিচে ম্যানোভার থেকে আমরা কালার সিলেক্ট করব এখানে যদি আমরা দেখুন আমি তিনটা কালার সিলেক্ট করেছি এখানে বিভিন্ন রঙের কালার দেওয়া যাবে আমরা এখানে দেখুন এখানে যদি আমরা মাউসটা ধরে ডাবল ক্লিক করি তাহলে দেখুন এরকম কালার একটা টেমপ্লেট আসবে এখান থেকে আমরা যে কোনো ধরনের কালার সিলেক্ট করে কালার দিতে পারবো এখানে আরও যদি আমি কালার দিতে চাই দেখুন মাউস ধরলে এরকম একটা হাতের চিহ্ন আসে এখানে যদি দেখুন লেখা আসে click to add a stop এখানে যদি আমরা আরেকটা কালার দিতে চাই তাহলে আরেকটা কালার দিতে পারবো এখন যদি আমরা এখানে দুইটা কালার অথবা তিনটা কালার রাখতে চাই এখানে চারটা কালার আছে আমি তিনটা কালার দিব তাহলে একটা কালার আমার ডিলিট করতে হবে সেই কালারটা ডিলিট করার জন্য আমরা এই কালার স্টকটা সিলেক্ট করে আমরা এখানে ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের কালার টুলটা ডিলিট হয়ে যাবে এখন আমরা ওকে ক্লিক করে কালার সিলেক্ট করে আমরা ওকে ক্লিক করে এখানে নিচ থেকে আমরা মাউস শ্যাফট ধরে ড্রাপ করব মাউস ধরে ড্রাপ করব ড্রাপ করার পর দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে আমরা যে কোনো জায়গা থেকে দিতে পারি আমরা কনার থেকে দিতে পারি এই কনার থেকে অথবা উপর থেকে দেখুন অপশন বারের এই জায়গায় আমরা রেডিয়াল গ্রাডিয়েন্ট মানে হলো মাঝখান থেকে আসবে মাঝখান থেকে কালারটা শু করবে দেখুন আরও অনেক অপশন আছে অ্যাঙ্গেল গ্রাডিয়েন্ট কর্নার থেকে শুরু হবে দেখুন কর্নার থেকে শুরু হয়েছে আমরা যদি আরো দিতে চাই দেখুন এরকম আপনারা যে ধরনের কালার ইউজ করতে চান আপনার মনের মতো করে কালার ইউজ করতে পারবেন এবং অপশন বার থেকে যে কোনো ধরনের ই করতে পারবেন এখানে ডায়মন্ডের যদি গ্রাডিয়েন্ট কালার দিতে চান ডায়মন্ডের ডায়মন্ড হিসাবে হবে দেখুন মাঝখান থেকে দিলে মাঝখান থেকে হবে আমরা মূলত ব্যাকগ্রাউন্ডে গ্রাডিয়েন্ট কালার দেব আমরা শুরুতে যে লিনিয়ার গ্রাডিয়েন্ট এটা ইউজ করবো আমরা নিচ থেকে মাউসটা ধরে ড্রাফট করব উপর দিকে দেখুন আমাদের কালারটা হয়ে গেছে এখন সিলেকশনটা উঠিয়ে দেব সিলেকশন টুলটা উঠিয়ে দেওয়ার পর দেখুন এই কালারটা ব্ল্যাকের উপরে আছে আমরা এটাকে ধরে মাউসের লেফট বাটন ধরে টান দেব নিচের দিকে লেয়ার ওয়ানের নিচে দিয়ে দেব লেয়ার ওয়ানের নিচে দিয়ে দেব দেখুন তাহলে আমার এই লেয়ারটা নিচে চলে গেল এখন এখানে আমরা কিছু ব্রাশ ইউজ করবো এগুলো মূলত ব্রাশ এগুলো মূলত ব্রাশ আমরা ব্রাশ ডাউনলোড করবো অথবা আমরা আমার কিছু ব্রাশ ডাউনলোড করা আছে আমরা নেক্সট ভিডিওতে আমরা কিভাবে ব্রাশ ডাউনলোড করে এখানে ব্রাশ লোড করা যায় সেটা দেখব এখানে টুল বক্স থেকে আমরা ব্রাশ টুল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখানে ট্রি নেব দেখুন এখানে এই ট্রিটা নিলাম আমরা সাইজ এটার কমিয়ে দিব সাতশো আমরা ক্লিক করব ক্লিক করলে দেখুন এখানে ব্রাশ টুলটা একটা ট্রেয়ের একটা শেপ চলে আসছে এখানে আমরা একটা সূর্যের ই দিব আমরা দেখুন এখানে আমরা রেক্টেঙ্গুলার টুল নিয়ে ইলেকট্রিক্যাল মার্কেট টুল নিয়ে শিফট ধরে রাউন্ড একটা শেপ নেব শেপ নেওয়ার পর এটাকে আমরা নিউ লেয়ারের মধ্যে দেবো এটার কালার আমি রেড করে দিব আমরা শর্টকাটে ইউজ করতে পারি আমরা কন্ট্রোল যদি আমরা কালার দিতে চাই তাহলে ফরগন্ট কালার দেওয়ার জন্য আমরা অল্ট ধরে ব্যাক স্পেস দিব তখন আমাদের কালারটা সেট হয়ে যাবে আমরা সিলেকশন টুলটা উঠিয়ে দিব সিলেকশন টুল উঠিয়ে দেওয়ার পর আমরা এখানে একটা আলো ছড়াচ্ছে এরকম একটা আর একটা শেপ নেব আমরা সফট যে ব্রাশ টুলের মধ্যে সফট টুলটা আছে সেটা ইউজ করব ব্রাশ টুলটা সিলেক্ট করব সিলেক্ট করার পর অপশন বার থেকে এখানে দেখুন উপরে সফট রাউন্ড টুল এটা সিলেক্ট করব এই রাউন্ড টুল থেকে আমরা সাইজটা একটু ছোট করে নেব চারশো সবসময় সফট রাউন্ড টুলের মধ্যে যে কালারটা হবে সেটা সবসময় ফরগন কালার হবে আমরা ফরগন কালারটা চেঞ্জ করে এরকম একটা কালার দিয়ে দেব এখানে আমরা ক্লিক করব দেখুন সাদা কালার এরকম হয়ে গেছে আমরা আর একটু কালার করে দেব এরকম কালার হ্যাঁ উপরে এরকম কালার দিয়ে দিলাম এখন আমরা মুখ টুল দিয়ে এটাকে এই শেপটাকে ধরে গাছটা পিছনে দিয়ে দেবো ট্রিটার পেছনে দিয়ে দেব এটা যেহেতু এর উপরে আছে আমরা এই লেয়ারটাকে মাউসের রাইট বাটন ধরে ক্লিক করে লেয়ার টু এর নিচে দিয়ে দেব লেয়ার টু এর নিচে দিয়ে দেব দেখুন সরি আমরা ট্রিটা এখানে আমরা ব্রাশ টুল নিয়ে আমরা ট্রিটা দিব ট্রিটা মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডে ইউজ করে ফেলছিলাম যার কারণে এটা ভুল হয়ে গেছে আমরা এরকম কোনো ই করব না আমরা সবগুলো লেয়ার এক একটা লেয়ারে <clears throat> কাজ করব এখানে একটা লেয়ার নেব লেয়ার নেওয়ার পর এখানে ক্লিক করব একটা ব্ল্যাক করে দেব ফরগুন কালার ইউজ করবো এখন এখানে একটা আমরা সূর্যের একটা রাউন্ড শেপ করব আমরা এখান থেকে ইলেকট্রিক্যাল টুল নিব ইলেকট্রিক্যাল টুল নিয়ে শিফট ধরে এটাকে একটা রাউন্ড শেপ বানাবো এটা নিউ লেয়ারে সেট করব নিউ লেয়ার থেকে আমরা এখান থেকে কালারটা দিয়ে দেব ফরগন কালারটা ইউজ করব আমরা এটা ফরগন কালারের shortcut alt backspace alt backspace আমরা মেনু থেকে আমরা সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দিব এখান থেকে আমরা ব্রাশ থেকে আমরা সফট টুলটা ইউজ করব আমরা সাইজটা একটু ছোট করে দেব চারশো ঠিক আছে ফরগুন কালার একটু আরেকটু গাঢ় করে দেব গাঢ় করে এটার উপরে ক্লিক করব দেখুন আমরা এই শেপটা মাউস ধরে ড্রাপ করে ট্রিটার নিচে দিয়ে দেব যেহেতু এটা আমার ট্রিয়ের উপরে আছে আমরা এটাকে ট্রিয়ের নিচে দিয়ে দেব আমরা লেয়ারটা সিলেক্ট করে আমরা লেয়ার থ্রি নিচে দিয়ে দেবো দেখুন আমাদের হয়েছে এখানে কিছু আমরা গাছ দিয়ে দিব যেরকম আমরা এটাও ব্রাশ টুল থেকে ইউজ করব আমরা ব্রাশ টুল সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা একটু নিচে যাব এখানে দুইটা কালার ইউজ করবে আমরা মূলত ব্ল্যাক কালার ইউজ করব ব্ল্যাক কালার দুইটা ব্ল্যাক কালার আমরা এখানে সাইজটা বাড়িয়ে দেবো station. আমরা মাউস লেফট বাটন ধরে যদি এরকম ড্রাফট করে দেখুন এখানে কিছু গাছ দিয়ে দেব আমরা এখানে কিছু দিয়ে দেবো এখানে গেছে আর এখানে গেছে ঠিক আছে আমরা এখানে কিছু পাখি দিতে পারি অথবা এরকম কিছু ঠিক আছে আমরা এখানে যে কালারটা আছে মনে হচ্ছে যে রিফ্লেক্ট করছে এরকম রিফ্লেক্ট দেওয়ার জন্য আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দিব আমরা সবগুলো লেয়ার সিলেক্ট করব শিফট ধরে শিফট ধরে মাউস লেয়ারে ক্লিক করে আমরা এগুলো সিলেক্ট হয়ে যাবে এখান থেকে আমরা মেনুবার থেকে এডিটে যাব এডিট থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম করব ফ্রি ট্রান্সফর্ম করার পর কন্ট্রোল ধরে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম করব ফ্রি ট্রান্সফর্ম করে এটাকে একটু উপরে উঠিয়ে দিব এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম এটা আমরা আরেকটা সিলেক্ট করব সবগুলো আমরা গ্রুপ করব মাউটেড রাইট বাটন ধরে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা গ্রুপ ফ্রম লেয়ার সবগুলো গ্রুপ করে ফেলবো ওয়ান গ্রুপ এই গ্রুপটাকে আমরা কন্ট্রোল জেতে কপি করব কপি করার পর এটাকে আমরা ফ্রি ট্রান্সফর্ম করব ফ্রি ট্রান্সফর্ম করার পর ফ্রি ট্রান্সফর্ম করব ফ্রি ট্রান্সফর্ম করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে রোটেট নাইনটি ডিগ্রি এখানে দিব আরেকবার দিব দেখুন এটা উল্টো হয়ে গেছে মানে এটার একটু সাইজটা আমি ছোট করে দেব এখানে দিয়ে দেব এন্টার দিয়ে দেখুন আমাদের এখানে মনে হচ্ছে যে আমাদের এটা রিফ্লেক্ট করে গেছে আমরা এখানে সেভ করবো মেনোবার থেকে আমরা ফাইলে যাব ফাইল থেকে সেভ আসে যাব সেভ আসে যাওয়ার পর এখান থেকে আমরা যদি ফটোতে ইজি ফাইলে সেভ করি তাহলে আমরা জেপি ইজি ফাইলে সেভ করতে পারবো আমরা এখান থেকে জেপি ইজি দিব এখান থেকে আমরা রিনেমটা পাল্টিয়ে দিব ল্যান্ডস্কেপ যায় এবং এখান থেকে ওকে দিব আমরা আরো একটা ফাইলে যদি আমাদের এটা চেঞ্জ করার দরকার হয় অথবা এই লেয়ারের মধ্যে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা এখানে সেভ আজে যাব সেভ থেকে আমরা পিএইচডি ফাইলে সেভ করব আজ এ পর্যন্তই আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু